um, Mira Shiva Welfare Society near Naptala. Um, এদের নাম্বার হলো zero seven nine four seven four zero five zero seven two Meera Seva welfare society near Naktala এদের নাম্বার হলো zero seven nine four seven four zero five zero seven two Amjad হাওড়ায় এনার নাম্বার হলো nine eight seven five six eight double six nine three Amjad হাওড়ায় এনার নাম্বার হলো nine eight seven five six eight double six nine three telemedical services এই ফোন করে বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত মতামত নেওয়ার জন্য যে সমস্ত ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করা যাবে এবং যে সমস্ত ডাক্তারবাবুরা association of health services doctor এই সংস্থার সংস্থায় আছেন তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে তাদের যোগাযোগের নম্বর হলো ডক্টর উৎপল ব্যানার্জি এনার নাম্বার হলো nine four double 7053808 doctor Atish Haldar তার নাম্বার হলো nine eight three zero one seven zero seven nine five seven doctor Kajal Krishna Banik nine double three one zero four eight four triple eight six doctor Runa Bal এনার নাম্বার হলো nine eight three zero one double five four six three doctor Debabrata Roy এরা নাম্বার হলো nine eight double triple zero zero five five zero four doctor Aruna Ghosh Sinha এনার নাম্বার হলো nine four double three two triple seven four eight doctor Shyamal Pore এনার নাম্বার হলো nine four three four two three one three six three doctor Shibshankar Banerjee এরার নাম্বার হলো nine zero five double one 12292 doctor Debanjan Roy এনার নাম্বার হলো double nine three double two seven six two one seven doctor Tuhin Dutta এনার নাম্বার হলো nine eight three double zero five nine five eight three doctor Kalyan Biswas এনার নাম্বার হলো nine four three four two two four six two nine doctor Partha Bhadra এনার নাম্বার হলো double nine three two three double six nine zero nine একটা শাশ্বত ঘোষ এরা নাম্বার হল seven nine eight zero three double eight seven double nine Tapas Biswas এনার নাম্বার হলো nine four seven four three eight four double six three doctor Amitabh Chatterjee এনার নাম্বার হলো double nine double three four six eight nine eight six doctor Sandip Mitra এনার নাম্বার হলো nine four seven double four six eight five zero four doctor Joy Biswas এনার নাম্বার হলো nine four double three one five six eight double four doctor Saraswati দত্তবোধক এনার নাম্বার হলো seven nine eight double zero six one eight two three এছাড়া ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টেলিমেডিসিন সকাল নটার থেকে রাত নটা স্বাস্থ্য ভবন এর এটা পরিচালনা করেন স্বাস্থ্য ভবন এদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এছাড়াও আরও যাদের যেসব ডাক্তারবাবুরা টেলিমেডিসিন সার্ভিসেসে পাওয়া যাবে তাদেরকে তারা হলেন ডক্টর শৈবাল ব্যানার্জি নাম্বার হলো eight nine one double zero double six three double three six doctor Nityagopal Ojha nine four double three four one three nine two one Dr. Shubhit Kirtania and her number double nine double three four one five one two four Dr. Papri Nayak এনার নাম্বার হলো nine eight three one six zero two three nine six doctor Kalyan Ranjan Mukhopadhyay এনার নাম্বার হলো nine four three two one double two zero eight zero doctor Dipa Basu এনার নাম্বার হলো nine eight three four one three two two double six doctor Birendra Prasad Shaw এনার নাম্বার হলো nine four three four one eight three eight nine one doctor Amitabh Sarkar এনার নাম্বার হলো nine eight three one five zero double three double six doctor Shubhadip Sarkar এনার নাম্বার হলো eight double three four eight double six double six seven doctor Umashankar Duloi এনার নাম্বার হলো nine four double three one two four double one four doctor Tama Ghosh এনার নাম্বার হলো nine eight three zero four four one seven two three doctor Saraswati Parui এনার নাম্বার হলো eight seven double seven five six eight double five two doctor Mitali Adhikari এনার নাম্বার হলো nine four seven three four nine nine four doctor Mitali Adhikari এনার নাম্বার হলো nine four three four nine four two five three four doctor Subrata Duloi এনার নাম্বার হলো nine eight three six one zero eight seven one zero doctor Runa Bhattacharya এনার নাম্বার হলো nine eight three six four double eight six five seven doctor Swarup Sadhu এনার নাম্বার হলো seven double five Dipendranath Das এনার নাম্বার হল nine zero five one six two five four three one doctor Shantanu Biswas এনার নাম্বার হলো nine six six two zero eight double six zero three doctor Sabakat Ali Khan এনার নাম্বার হলো nine four seven five six eight six four three zero doctor Shibas Roy এনার নাম্বার হলো nine eight three six eight eight three six eight three three six two doctor Shibas Roy এনার নাম্বার হলো nine eight three six eight eight three three six two doctor Tamal Ghosh এনার নাম্বার হলো nine eight nine six eight one six six nine five six one doctor Tamal Ghosh এনার নাম্বার হলো nine six eight one six six nine five six one private ডক্টরদের মধ্যে আছেন doctor Anushil Anuj tested positive mild symptoms text instead of calling doctor will revert in thirty minutes এটাকে আপনারা মেসেজ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করতে পারেন একটা ডাক্তারবাবুর সঙ্গে nine five six three seven nine seven one four এনার নাম্বার হলো nine five six zero three seven nine seven one four doctor Dipika Kedia সোমবার বুধবার এবং শুক্রবার নয় সকাল নয়টার থেকে বারোটা পর্যন্ত এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন eight two two three zero three two zero seven six six eight two এই নম্বরে eight two two three two zero seven six six eight two এই নাম্বারে ডাক্তার পীযুষ পান্ডে এনার নাম্বার হলো triple eight four two one five seven eight two এনি সারা ভারত থেকেই এনার সঙ্গে যোগাযোগ করা যাবে ডাক্তার রাজীব মন এনার নাম্বার হলো seven double zero three five two nine two zero one ইনিও গোটা দেশের জন্যই সঙ্গে আছেন আমাদের ডাক্তার শ্রেয়া এনার নাম্বার হলো seven five eight four zero zero six seven two eight ইনিও গোটা দেশের জন্যই আছেন আমাদের জন্য doctor Baishali Roy nine double zero seven nine eight four three eight one এবং eight double three seven zero five three double four six doctor Baishali Roy এনার নাম্বার হলো nine double zero seven nine eight eight seven nine eight four three eight one এবং eight three seven zero five three four four six ইনি available for Covid consultation and other ailments Covid আক্রান্ত যারা তাদের বিভিন্ন অসুবিধা এবং অন্যান্য সমস্যার জন্য এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফি um, uh, তিনশো টাকা মিল um, ডেলিভারি যারা খাবার নেবেন খাবারের জন্য বাড়িতে খাবার নেওয়ার জন্য এই করোনা আক্রান্ত হয়ে বাড়িতে বাইরে বেরোনো বন্ধ হয়ে বাড়িতে অন্তরীণ থাকার সময় যদি খাবার প্রয়োজন হয় তাহলে খাবারের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন মিল ডেলিভারি করেন এরকম কয়েকজন তাদের যোগাযোগের নম্বর ভ্রামরি রয় এনার সাউথ কলকাতা এনার নাম্বার হলো nine eight three double zero four one seven one four Brinda Patodia এনার নাম্বার হলো nine four double three zero nine zero five double eight তিনি ইনস্টা ডায়েট এদের ওয়েবসাইটের সঙ্গে ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করতে পারেন দেখতে পারেন ইনস্টা ডায়েট ওয়েবসাইটে গিয়ে এদের সঙ্গে যোগাযোগ করতে হবে রঞ্জন সোহম ফুড এদের নাম্বার হলো double eight two zero four seven zero one four three Mundra kitchen nine AM থেকে এইট পিএম সকাল নটার থেকে রাত আটটা এদের নাম্বার হলো seven double zero seven three seven five two double zero eight Amrit home delivery এনার নাম্বার হলো nine zero five double one five nine eight one five Dola Rannaghar এনার নাম্বার হলো nine eight three one eight three zero seven nine four Rannaghar এদের নাম্বার হলো eight two four zero one zero nine one zero seven spoon fuel এরা গোটা কলকাতাতেই খাবার সরবরাহ করেন nine double zero double seven six zero four one eight Bhuri Bhoj Howrah এদের নাম্বার হলো nine zero five one eight three triple one five Shramajibi canteen সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত হোম ডেলিভারি অ্যাভেলেবেল একটা রুপিস সাতাশ ফুড পার প্যাকেট বা প্রত্যেকটা প্যাকেটের দাম সাতাশ টাকা করে সকাল এগারোটার থেকে তিনটের মধ্যে এদের সঙ্গে যোগাযোগ করতে হবে শ্রমজীবী ক্যান্টিন শ্রমজীবী ক্যান্টিনের নম্বর হলো nine seven four eight four three প্রত্যেকটা প্যাকেটের দাম সাতাশ টাকা এদের নাম্বার হলো nine seven four eight four three four three দুবার four three four three four three zero nine আবার বলছি nine seven four eight four three four three zero nine এছাড়াও সাইনি ভট্টাচার্য ইনি খাবার সরবরাহ করবেন করতে পারেন Baguiati Salt Lake Lake Town Rajarhat Chinar Park ইত্যাদি এলাকায় ইনার নাম্বার হলো seven nine eight zero eight eight four seven eight zero five আমরা বলছি seven nine eight zero eight seven nine eight zero eight four seven eight zero five ventilator যদি কেউ ভাড়া নিতে চান এই দুঃসময় তাহলে যারা ভেন্টিলেটার ভাড়া দেন তাদের যোগাযোগের নম্বর হলো জীবনদান মেডিকেল সেন্টার এদের এটা কলেজ স্ট্রিটে এদের চার্জ হলো চোদ্দোশো টাকা প্রতিদিন ফর হোম কোয়ারেন্টাইন পেশেন্টস যারা হোম বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন তাদের জন্য প্রতিদিন চোদ্দোশো টাকায় এরা ভেন্টিলেটার ভাড়া দেন এদের যোগাযোগের নম্বর হলো দুটো যাদের তাদের যোগাযোগ করতে হবে সকাল দশটার থেকে সন্ধে রাত আটটার মধ্যে সোম থেকে শনিবারের মধ্যে রোববারটা বন্ধ সকাল দশটা থেকে আটটার মধ্যে নাম্বার দুটো হচ্ছে nine one two double three one nine eight one nine nine one six three four three seven nine four zero Prolife tech services Kadamtala Howrah এদের নাম্বার হচ্ছে eight six nine seven zero three four eight zero three eight four zero five nine triple zero two five eight triple four eight five zero six seven five এবং double nine zero three four seven nine seven eight six Bombay Surgico এদের এখন স্টক কম আছে তবুও এদের নাম্বার দিয়েছেন এরা nine eight three double zero nine one three two zero nine eight three one two zero five two zero five Uno supply এদের নাম্বার হচ্ছে nine eight three double zero five six double six double seven six আরেকবার বলছি ইউনো সাপ্লাই এদের নাম্বার হলো nine eight three double zero five six double seven six এবং nine double three nine two triple eight double zero এছাড়া সানরাই মেডিকেল এদের নাম্বার হলো eight four two zero one nine three nine zero five এছাড়া হোম কেয়ার ফেসিলিটিস জন্য um, বাড়িতে যত্নআতির জন্য রোগী সে পরিষেবার জন্য যেখানে যোগাযোগ করা যেতে পারে সেরকম কিছু নম্বর Pacific oncology multi speciality polyclinic এদের এরা হচ্ছেন সল্টলেক বেস্ট এদের চার্জ হচ্ছে fifteen day covid package package হিসাবে rupees four nine double nine চার হাজার নশো নিরানব্বই টাকা includes e prescription daily online inter interaction diet advice এবং follow up advice Tribeca care এদের নাম্বার হলো nine one double three double six zero six four two zero eight Tribeca care এদের নাম্বার হলো nine one double three double six zero six four two zero eight এবং এদের মেইল আইডি হচ্ছে enquiry at the rate of Tribeca care dot com Woodlands এদের নাম্বার হলো seven five nine five eight five তারপরে চারটে শূন্য seven five nine five eight five তারপর চারটে শূন্য এদের চার্জ হলো চোদ্দো দিনের কোভিড প্যাকেজ এদের সাড়ে চার হাজার টাকা করে আট হাজার সাড়ে আট হাজার টাকার মধ্যে এবং ষোলো হাজার টাকার মধ্যে ILS hospital eight double three five zero three seven two three six এদের চোদ্দো দিনের কোভিড প্যাকেজ ছ হাজার টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং উনিশ হাজার পাঁচশো টাকা Medica seven zero double triple four triple nine zero seven এদের পাঁচশো টাকা প্রতিদিন প্লাস কোভিড মনিটরিং কিট এটা যোগ হবে যার দাম চার হাজার নশো নিরানব্বই টাকা চারনক এদের যোগাযোগের number nine eight seven four five three two one two three four zero five double zero five double zero এদের চার্জ পনেরো হাজার টাকা AMRI double six eight double zero পাঁচটা শূন্য ডাবল সিক্স এইট তারপরে পাঁচটা শূন্য এদের চার্জ হলো চার হাজার চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা প্লাস ওয়েলবিং কিট যার খরচ ছ হাজার ছশো টাকা মেডিকা অ্যানেক্স এদের খরচ শুরু হচ্ছে তিন হাজার নশো নিরানব্বই টাকা থেকে প্রতিদিন ফর্টিস হসপিটাল এতে যোগাযোগের number seven nine eight zero three five eight zero five eight এবং eight five eight five zero three six zero zero three zero three sorry zero three zero three five double five Fortis hospital এদের নাম্বার হলো seven nine eight zero five eight zero five eight এবং eight five eight five zero three zero three double five Techno India এদের নাম্বার হলো eight nine one zero nine zero seven zero double seven six two nine two one nine one three one two এবং zero three three one two three three four five six seven Techno India Dama এদের নাম্বার uh, হলো eight nine one zero nine zero seven zero double seven six two nine two one nine one three one two এবং zero double three six one two three four five six seven Patia এদের নাম্বার টোল ফ্রি নাম্বার হলো one eight double zero one two one three zero nine zero Apollo stay at the rate home এদের টোল ফ্রি নাম্বার হলো one eight six zero five triple zero two zero two eve home health care এদের টোল ফ্রি নাম্বার হলো one eight double zero eight nine zero two double four three এই এটা তো আছেই এবং এছাড়াও এই দীপায়ন পাল ইনি আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন সেটা হচ্ছে যে কলকাতার সব জায়গায় হসপিটাল এবং নার্সিং হোম বা এনজিওতে কোভিডের জন্য যোগাযোগ করতে হবে সেগুলোর ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিয়েছে যেমন এ প্রসঙ্গে প্রথমেই যোগাযোগ করতে হবে অবশ্যই প্রথমেই নাম আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য ভবনের কথা এনারা এই তালিকা অনুযায়ী ইনি বলছেন যে যেগুলোর মধ্যে সবুজ বা তালিকাভুক্ত সেগুলো কোভিড বেডস অ্যাভেলেবেল এই আজকের তারিখে অর্থাৎ পনেরো পাঁচ দু হাজার একুশে এই তারিখে কোভিড বেডস অ্যাভেলেবেল রেড এটা কোভিড বেডস নট অ্যাভেলেবেল নেই কোভিড বেড নেই yellow non covid beds available হলুদটা যারা non covid patient covid patient non তাদের জন্য অ্যাভেলেবেল আছে blue non covid beds not available নীলটা নন কোভিড বেডসও যাদের কোভিড হয়নি তাদের জন্য কোনো শয্যাও খালি নেই এবং অরেঞ্জ এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সুইচড অফ বা ইনভ্যালিড বা বিজি বা নট রিচেবল এরকম দেখা গেছে উনি যে সূত্রগুলো থেকে সমাজ মাধ্যম বা বিভিন্ন সূত্রগুলো থেকে ওনার বিভিন্ন স্তর থেকে যে সেগুলো যোগাযোগ করেছিলেন তাতে দেখা গেছে যে এগুলোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না যাই হোক যাই হোক প্রথমে স্বাস্থ্য ভবনের পরেই যেগুলো কাগজে বিজ্ঞাপিত নম্বর তারপরেই যেগুলো খুব কাজের নম্বর সেগুলো আমি প্রথমেই বলছি সেগুলো হচ্ছে ডক্টরস গ্রুপ um, এদের নাম্বারটা হচ্ছে zero double three two three three five seven six double zero one আবার বলছি zero three three two three five seven six zero zero one six two nine one two one five eight four seven seven double zero three four eight one two two seven রাজাঘাটে আর এই মুহূর্তে বেড অ্যাভেলেবেল আছে অর্থাৎ সবুজ তালিকাভুক্ত কোভিড বেড কোভিড রোগীদের জন্য বেড অ্যাভেলেবেল আছে এরকম হচ্ছে আনন্দলোক হাসপাতাল এই আজকের তারিখে পনেরো পাঁচ দু হাজার একুশ আজকের তারিখে কোভিড বেড অ্যাভেলেবেল আছে আনন্দলোক হাসপাতালে এনাদের নাম্বার হলো zero double three two three five nine zero seven four two zero double three two three five nine two nine three two এবং মোবাইল নাম্বার দুটো আছে nine zero eight zero three three two one seven one four এবং nine eight three zero three two one seven one four Anandalok হাসপাতালে কোভিড বেড অ্যাভেলেবেল আজকের তারিখে আছে যোগাযোগের নম্বর হলো zero double three two three five nine zero seven four two zero zero three two three five nine two nine three two এবং দুটোর মোবাইল নাম্বার আছে nine zero eight zero three two one seven one four nine eight three three two one seven one four এছাড়াও কোভিড বেড অ্যাভেলেবেল আছে গুড সামারিটান হসপিটালে আন্দোলক হাসপাতাল এটা নিয়ার করুণাময়ী um, uh, করুণাময়ের কাছে সল্টলেকে এবং গুড সামারিটান হসপিটাল এটার নাম্বার হচ্ছে নাইন এইট এই মুহূর্তে আজকের তারিখে পনেরো পাঁচ দু হাজার একুশে কোভিড বেড অ্যাভেলেবেল করোনা আক্রান্তদের জন্য কোভিড বেড অ্যাভেলেবেল আছে গুড সামারিটান হসপিটাল যোগাযোগের নম্বর nine eight three double zero seven six triple one আবার বলছি nine eight good Samaritan hospital এদের number nine eight three double zero seven six triple one এটা পার্ক সার্কাসে এই তালিকা অনুযায়ী সমস্ত তথ্যই দিচ্ছি এই তালিকা অনুযায়ী ডিসান হসপিটাল এনাদের বেড অ্যাভেলেবেল কোভিড আক্রান্তদের জন্য বেড অ্যাভেলেবেল আছে আজকের তারিখে এদের নাম্বার হলো যোগাযোগের নম্বর zero nine zero five one seven one five one seven one আবার বলছি zero nine zero five one seven one five one seven one এটা গোল পার্কে ডিসন হসপিটাল গোল পার্কে এবং Fleming Hospital এই মুহূর্তে বেড অ্যাভেলেবেল আছে এটা তপসিয়ায় এদের number double nine zero three one eight six three four two Fleming hospital এদের number nine eight zero three one eight six three four two এটা তপসিয়ায় আপাতত এই এছাড়া কলকাতায় আজকের তারিখে অন্য কোনো কোভিড বেড কোথাও কোভিড বেড খালি নেই এই তথ্য অনুযায়ী এছাড়া আপনারা এই ওয়েবসাইটে চোখ রাখবেন কারণ প্রতি মুহূর্তে এটা আপডেট করা হচ্ছে আজকে এখানে আগামীকাল থাকবে না এমন নয় হয়তো হতে পারে আগামীকাল থাকছে